সংসদ তাকে হত্যা করা হয় সারা দেশ প্রতিবাদ পুকুর এবং আল্লাহ রব্বুল আমিন বারবার তাকে তৎকালীন সরকারের প্রত্যক্ষ নির্দেশনা সহযোগিতা হামলা হয়েছে এবং এই ষড়যন্ত্র ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে নয় এই ষড়যন্ত্র আওয়ামী লীগের দলের বিরুদ্ধে নয় এই ষড়যন্ত্র এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংহতির বিরুদ্ধে পরবর্তীকালে সমস্ত ঘটনা প্রবাহ আজকে বারবার প্রমাণ করেছে স্বাধীনতার পরাজিত শক্তি তারা যে প্রতিহিংসামূলক প্রতিবিক্রম সংঘটিত করেছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সেটা সাময়িকভাবে সফল হলেও তাদের সেই আশা আকাঙ্ক্ষা